বড় ভাই গেমিং গাইস সে কিন্তু খুবই কিউট জাতির ক্রাশ সব মেয়ে দেখলে তাকে ক্রাশ খায় আমি অর্ধেক ক্রাশ খেয়ে ফেলছি বাট পেটটা একটু বড়া তো এই জন্য বেশি খেতে পারতেছি না গাইস সে সাত আটটা গার্লফ্রেন্ড এবং নয় থেকে দশটা ডাইনামিক জুটি Bring him from the yard. Follow করো স্টিমটা যা যা শেয়ার করেনি সবাইকে শেয়ার করতে হবে সো গাইস আমরা এখন চলে আসছি হইতেছে নানি গেমিং না দেখলে পুলিশে দিব ও মাই গড ভাই কি বড় বাটপার সো গাইস আমরা এখন চলে আসছি একটা বাটপারের আইডিতে সো আমরা এখন দেখাবো বাটপারের আইডিটা তো গাইস আমরা এখন চলে আসছি সেই বড় একটা বাটপারের আইডিতে ও মাই গড ও মাই গড ভাই সাহ বড় ভাই ও মাই গড বড় ভাই হয়ে এত বড় বাটপারি করে দাঁড়াও ভাবির কাছে নালিশ দিতেছি সো গাইজ তার নাম হইতেছে জি ডাব্লিউ বড় ভাই লেভেল হইতেছে মুখটা ঘুরাই রাখবো সে বাটপার তারে দেখাবো না গাইজ তার লেভেল হইতেছে ছেষট্টি লাইক হইতেছে আট হাজার পাঁচশো বত্রিশ গোল্ডেন প্রোফাইল বিশ কে subscribe my YouTube channel oh my god please me promote me আমাকে একটু প্রমোট করাই দাও বড় ভাই গেমিং গাই সে কিন্তু খুবই কিউট জাতির ক্রাশ সব মেয়ে দেখলে তাকে ক্রাশ খায় আমি অর্ধেক ক্রাশ খেয়ে ফেলছি বাট পেটটা একটু বড় তো এই জন্য বেশি খেতে পারতেছি না গাই সে সাত আটটা গার্লফ্রেন্ড এবং নয় থেকে দশটা ডাইনামিক ডিজার্ভ করে তো আমরা